কয় না কথা রে পাখি মন ভাঙিয়া বিদায় জানাইছে সুখের স্বপ্ন ডাইকা দিলি দুঃখের চাদর দিয়া মনটা বুঝি গড়ল বিধি কঠিন পাথর দিয়া মার ময়না পাখি কয় না কথা রে পাখি মন ভাঙিয়া পাখি কয় না কয়